আমার প্রাণ বন্ধু আসিয়া কাছেতে বসিয়া ওই আমার প্রাণ বন্ধু আসিয়া কাছেতে বসিয়া নয়নের জাল আমার মুসিয়া দিবে এমন সুদিন আমার কোন দিন হবে গো এমন সুদিন আমার কোন দিন হবে গো ওই আমার প্রাণ বন্ধু আসিয়া কাছেতে বসিয়া বন্ধু আসিয়া কাছেতে বসিয়া নয়নের জল আমার মুসিয়া দিবে এমন সুদিন আমার কোন দিন হবে গো এমন সুদিন আমার কোন দিন হবে গো সখী তোরা রাধার মন চোরা দাসীর দিকে তোরা এনে দেখাবে ও সখী রে করে তোরা রাধার মন চোরা দাসীর কি তোরা এনে দেখাবে পারে আনতে যদি পারো প্রতিজ্ঞা করো তারে আনতে যদি পারো প্রতিজ্ঞা করো তার সঙ্গিনী আমায় থাকিতে দিবে এমন সুদিন আমার কোন দিন হবে গো এমন সুদিন আমার কোন দিন হবে গো সখী রে আমার দুই নয়নের পানি বহে দিন রজনী এই দুঃখের কাহিনী আর কতদিন রবে সখী রে আর কতদিন যাবে ওরে এইভাবে রাধায় কান্দ যদি সদায় এইভাবে রাধায় সদায় আমি মরিয়া গেলে কারে আমার কোন দিন হবে পুরনো সুদিন আমার কোনদিন হবে সখী গো আমার গেল না দুঃখ বিধাতা বৈমুখ আর কি সুখ উকিলের হবে ও সখী রে রে রে আমার গেল না দুঃখ

সুদিন আমার কোন দিন হবে গো আমার প্রাণ বন্ধু আসিয়া কাছেতে বসিয়া প্রাণ বন্ধু আসিয়া কাছেতে বসিয়া নয়নের জাল আমার দিবে এমন সুদিন আমার কোন দিন হবে গো এমন সুদিন আমার কোন দিন হবে এমন সুদিন আমার কোন দিন হবে গো এমন সুদিন আমার কোন দিন হবে